আমার তৌফিক আল্লাহ পাক বলছেন হে ইমানদারগণ ইয়া আইহল্লাজিন আমানু কুতেবা আলাইকুমুস তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো অবধারিত করা হলো কামা কুতেবার আল্লাহিন আমিন কাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি অবধারিত করা হয়েছিল লাল লাকুম তাত্তাকুন স্বভাবত এতে তোমরা পরেশগার অবলম্বন করতে পারবে সুরাতুল বাকারা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আতাকুম রমজানু সাহারুন মোবারাকুন তোমাদের সামনে এমন একটি বরকতপূর্ণ মাস এসেছে ফারাজ আল্লাহ আল্লাহ আলাইকুম সিয়ামাহু যার যেই মাসের মধ্যে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে তুফতাউ ফিহি আবু আবু সামা সেই মাসে অর্থাৎ রমজান মাসে আসমানের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় ও তুগলাকু ফিহি আবু আবুল জাহিম এবং জাহান নামের দরজাসমূহ বন্ধ করা হয় ও তোগাল্লু ফিহে মারাদাতুস শায়াতিন এবং অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয় বেঁধে রাখা হয় ফিহে লাইলাতুন খায়রন মেন আলপে সাহারেন এর মধ্যে এমন একটি রাত্রি আছে যা হাজার মাস থেকে উত্তম মান হুরে মা খায়রাহা যে যে ওই রাত্রি থেকে মাহরুম হলো ফাঁকাত হুরেমা সে যেন সমস্ত কল্যাণকর কাছ থেকে মাহরুম বা বঞ্চিত হয়ে গেল সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সামনে যে মাসটা এসে গেছে আরবিতে বারো মাসের মধ্যে নবম মাস হলো রমাজান মাস এই মাসে আমাদের প্রতি মুসলিমদের প্রতি মমিনদের জন্য শ্যামকে ফরজ করে দেওয়া হয়েছে এই জন্য শ্যাম সম্পর্কে আমাদের কিছু ধারণা আমাদের আকিদা থাকা দরকার যেটা কি কেন করতে হবে এর সব কি পাবো আমরা এতে কি কল্যাণ আছে কেন করতে হবে এসব বিষয়ে তো আরবি নবম মাসের নাম হলো রমজান রমজান মাস আগমনের পূর্ব থেকেই মুসলিম পরিবারে শুরু হয়ে যায় সিয়ামের প্রস্তুতি যারা আমরা মুসলিম পৃথিবীতে যতগুলো মুসলিম আছে মুসলিম নারী পুরুষ মা বোন রয়েছে আমরা প্রত্যেকটা মানুষই মোমেনই কিন্তু রমজান মাস আগমনের পূর্বেই আমরা মনে মনে একটা তৈরি হয়ে যায় যে আমাদেরকে কী করতে হবে রমজানের সিয়াম পালন করতে হবে যেটা আমাদের সামনে সামনে শুক্রবার সম্ভবত শুরু হবে কারণ রাসুসাল্লাম বলছে যে তোমরা চার দিকে সিয়াম রাখো চার দিকে সিয়াম সারো সুমু বে হেলাল ও আফতারু বেরুইয়াতেল হেলাল অর্থাৎ চাঁদ দেখে শ্যাম রাখতে হবে চাঁদ দেখে শ্যাম ছাড়তে হবে তাই আমরা এই মাসেই কিন্তু সাবান মাসের উনত্রিশ তারিখে আমরা কি করব চাঁদ দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকব যে এই তারিখে চাঁদ উঠছে কি না আর যদি চাঁদ আমরা দেখতে না পাই তা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাষায় তোমরা কি করো ফাকমিলুল ইদ্দাতা সালাসুনা সাহারান সালাসুনা ইয়াওমান তোমরা সাবান মাসকে পূর্ণ তিরিশ দিন পূর্ণ করো অর্থাৎ মাস উনত্রিশ দিনও হয় তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে তিরিশ দিন পূর্ণ করতে আল্লাহ নবী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রাসুল সাল্লাম বলছেন যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে শ্যাম সারো যদি মেঘলা আকাশ চাঁদকে গোপন করে তবে সাবান মাস তিরিশ দিন পূর্ণ করো এজন্য আমাদেরকে বিশেষ করে যারা আমরা মুসলিম এই মাসের উনত্রিশ তারিখে আমরা সবাই সজাগ থাকবো যে আমরা আকাশের চাঁদ দেখতে পাই কিনা যদি দেখা যায় ভালো না হলে তিরিশ দিন পূর্ণ করে নিয়ে পরবর্তী দিন থেকে আমাদের শ্যাম সাধনা করতে হবে রাসুল্লাহ সাল্লাম রমজান মাসের আগমনে সাহাবিগণকে সুসংবাদ প্রদান করতেন আল্লাহ রাসুসাল্লাম রমজান মাস আসার আগেই অর্থাৎ এই সাবান মাসের শেষ দিকে এসে তাহলে আমাদের বুঝতে হবে যে এই তারিখেই হবে এই শুক্রবার শনিবার বা সাত দিন বা আট দিন আগেই রাসুল্লাহাম সাহাবাই কেরামদেরকে রমজান মাসের আগমনের সুসংবাদ প্রদান করতে করতেন যে দেখো তোমাদের সামনে কিন্তু একটি বরকতময় কল্যাণময় একটি রাত্রি একটি মাস অপেক্ষায় আছে এবং আসতেছে এবং তার প্রতি যত্নবান হতে অনুপ্রাণিত করতেন মহানিসাল্লাম এই রমজান মাসকে যত্নবান হতে সাহাবায়দেরকে কি করতেন অনুপ্রাণিত করতেন পাপ পঙ্কিলতায় নিমজ্জিত এই মানব সমাজকে নিষ্পাপ এবং পুত পবিত্র করার জন্যই রমজানের আগমন আসলে রমজানের আগমনটা কেন মানুষ পাপ পঙ্কিলতায় সবসময় ডুবে থাকে আদম সন্তান মানে কি করে গুনাহের কাজ করে তাই গুণা থেকে মুক্ত হওয়ার জন্যই আল্লাহ তালা কৃপা করে করুণা করে আমাদেরকে এমন একটা মাস দিয়েছেন যে মাসা যে মাসে আমরা কি করব মাঠ ফেরাত কামেনা করব। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব এই জন্য আল্লাহ আমাদেরকে দরদ করে এই মাসটা আমাদের জন্য দান করেছেন এই মাসে প্রত্যেকটি ভালো কাজের সব অন্য মাসের তুলনায় বেশি পাওয়া যায় দেখুন এই মাসে যদি অর্থাৎ রমজান মাসে যদি আমরা একটা নেক কাজ করি আর অন্য মাসে যদি একটা নেক কাজ করি তাহলে রমজান মাসের তার নেকি অনেক বেশি পাওয়া যাবে যেমন মহানবী সাল্লাম বলছেন এই মাসে উমরা পালন করা হজ করার সমান আল্লাহ রসুলাম বলছেন যদি এই মাসে অর্থাৎ এই রমজান মাস যেটা আসতেছে সামনে শুক্রবার থেকে এই মাসে যদি কেউ কী করে উমরা পালন করে তো সে যেন পুরা হজ করে নিল একটা হজ করতে অনেক সময় সাপেক্ষ অনেক কষ্টের ব্যাপারে অনেক অর্থকরী খরচ হয় অথচ যদি কেউ ওমরা করে একদিনের মধ্যে বা আট ঘন্টার মধ্যে সেখানে গিয়ে তাহলে অল্প খরচে অল্প সময়ের মধ্যে সেই ওমরা হস্তা পালন হয়ে যায় কিন্তু রমজানের সুবাদে রমজানের মাহত্বে সে একটা পুরা হজের নেকি পেয়ে যাবে এটা আল্লাহ রাসুসাল্লাম বলছেন এই মাসে বান্দার দোয়া কবুল হয় এই মাসটা কি যেটা আসতেছে আমাদের সামনে বরকতময় মাস এই মাসে আমাদের আল্লাহ পাক করেন দোয়া কবুল করেন রাসুল্লাহাম বলেন রমজান মাসের প্রত্যেক রাতে ও দিনে মুসলমানদের দোয়া কবুল করা হয় মহানবী সাল্লা সাল্লাম আরও বলেন এই মাসের প্রত্যেক রাত্রে আল্লাহ তাল্লাহ মুসলিম বান্দাকে জাহান নাম থেকে মুক্ত করে থাকেন আল্লাহ রাসুল্লাহাম আরও বলছেন যে এই মাসের প্রত্যেক রাত্রে আল্লাহ তাল্লাহ মুসলিম বান্দাকে জাহান নাম থেকে কি করেন মুক্ত করেন যেহেতু বান্দার প্রতি আল্লাহর একটা অনুগ্রহ আছে আল্লাহর সৃষ্টি এই বান্দা মুসলিম বান্দা যারা যাদের প্রতি তার আল্লাহর বান্দার প্রতি আল্লাহ তালার কি আছে একটা কৃপা করুণা একটা অনুগ্রহ দয়া মায়া আছে এই জন্যই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কি করেন মুসলিম বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন এখন আসুন রমজান মাসটাকে এত গুরুত্ব আমরা কেন দিচ্ছি এগারো মাসটা এগারো মাসের মধ্যে রমজান মাসকে গুরুত্ব এত বেশি দেওয়ার কারণ হলো রমজান শব্দটাই আসলে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শব্দ রামজন শব্দ রামাস এর মূল ধাতু মূল অক্ষর হলো রা মিম জোয়াদ রামজন অর্থাৎ পুড়ে যাওয়া ছাই হয়ে যাওয়া বা খাঁটি হওয়া তো এই রমজন মূল থেকে উৎপন্ন যার অর্থ হলো জ্বলে যাওয়া পুড়ে যাওয়া বা খাক হওয়া বা খাঁটি হওয়া একেবারে নির্ভেজাল হওয়া এই তাহলে এই মাসে আমরা কি হব জ্বলে যাব পুড়ে যাব খাক হয়ে যাব থেকে অর্থাৎ নিজেদের মধ্যকার যে গুণাগুলো আছে পাপ পঙ্কিলতাগুলো আছে যে শয়তানি অসোয়াস আমাদের মধ্যে আছে অথবা শয়তানের কারণে আমরা বিভিন্ন পাপের সঙ্গে ডুবে থাকি কিন্তু এই মাস আসলে সেগুলো আমরা করতে পারি না সেগুলো কি হয়ে যায় এগুলো যেন আগুন দিয়ে যেমন পোড়ালে যেমন হয় ঠিক তেমনি রমজান মাস আসলে মানুষের মুসলমানদের পাপ পঙ্কিলতাগুলোকে আল্লাহ তালা কী করেন পুড়ে দেন রমজান এসে কি করে দেয় পুড়ে দেয় এই জন্য এই মাসকে বলা হয়েছিল রমজান শাহরু রমাজান অর্থাৎ পুরিয়ে খাক হয়ে যাওয়ার মাস একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়ার মাস জ্বলে পুড়ে কি জ্বলে পুড়ে যাবে আমাদের গুণাগুলো কি হবে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে তাহলে কতখানি একটা বরকতপূর্ণ মাস যে মাসে আমাদের গুণাগুলো আল্লাপা কি করবেন একেবারে জ্বলে পুড়ে নিঃশেষ করে দেন আমরা একেবারে পাপ মুক্ত হব আমরা গুণামুক্ত হব পাপ ছাড়া হয়ে যাব আমরা একেবারে আল্লাহর রহমতের আশায় তার ফেরাতের আশায় আমরা দ্রুত কি করব সেদিকে ধাবিত হয়ে পড়ব অতএব অধিক জ্বলে পুড়ে খাক হওয়াকে রমজান বলা হয় অধিক অধিক জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়াটা কি হয় রমজান বলা হয় একটানা এক মাস শ্যাম সাধনার ফলে মোমিনের জৈব প্রবৃত্তিকে খুদ পিপাসার আগুনে জ্বালিয়ে দুর্বল করে ফেলা হয় বলে এ মাসটিকে রমজান মাস বলা হয়েছে তাহলে রমজান মাস বলার পিছনে একটা কারণ আছে যেটা আমাদের অনুধাবন করতে হবে কীরকম সেটা যে মোমিনের জৈব প্রবৃত্তিকে খুদ পিপাসার আগুনে জ্বালিয়ে দুর্বল করে ফেলে দেওয়া হয় অর্থাৎ এই মাসে মানুষ কি হয় বেশি বেশি আল্লাহ ভীতি অর্জন করতে পারে আল্লাহ ভীরু হয় তাকেও অবলম্বন করতে পারে এমনকি যারা একেবারেই বেনামাজি মুসলমান ঘরের সন্তান একেবারেই বেনামাজি একেবারেই মানে পাপাচারে লিপ্ত ব্যক্তি ওই লোকটাও কিন্তু কি হয় রমজান মাস আসলে সে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় সে কমপক্ষে নামাজও যদি না পড়ে এ রমজানের সিয়াম তারা কি করে পালন করে এবং আস্তে আস্তে নামাজও অভ্যস্ত হয়ে যায় অর্থাৎ বেনামাজিগুলো বেরোজাদারগুলো এই মাসের সম্মানে তারা কি করে রোজাদার সেজে যায় এবং সালাদ মাদাই করায় অভ্যস্ত হয়ে পড়ে এই জন্য এই মাসকে বলা হয়েছে রমজান মাস এ মাসের সিয়াম ফরজ করে আল্লাহ তালা ঘোষণা করেন এই মাসের সিয়ামকে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তালা সুরব আকার এই আয়াতের মাধ্যমে সেটা হলো যে ইয়া আইহাল্লা যে না আমানু বালাই কুমু সিয়াম হে বিশ্বাসীগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে অর্থাৎ কেউ হয়তো মনে করবে বা আমরা মনে করবো যে আল্লাহ পাক আমাদের এক মাস এই সিয়াম সাধনা এটা আমাদের জন্য একেবারে একটা কষ্ট বা বোঝা চাপিয়ে দিয়েছে আমাদের জন্য আমাদের প্রতি জুলুম করেছে এক মাস সিয়াম সাধনা করা তো সহজ কথা নয় যেখানে একদিন আমরা পারি না যদি বলা হয় যে আগামীকাল সিয়াম রাখতে হবে নফল সিয়াম তাহলে দেখবেন যে হাজারে একজন বের হবে হাজারে একজন বের হবে ঠিক আছে নবল সিয়াম পালন করব। কিন্তু এক মাস যখন অর্ডার করা হবে তখন আমরা কষ্টে পতিত হব কি না তাই আল্লাহ বলছেন যে এটা শুধু তোমাদের প্রতি ফরজ করা হয়েছে তা কিন্তু নয় তোমাদের পূর্বে যারা অতীত উম্মাদ চলে গেছে ইব্রাহিম নু আলাহাল্লাম আদম সাল্লাম থেকে শুরু করে নিয়ে নু আলাহাল্লাম ইব্রাহিম আলাহাল্লাম অন্যান্য নবীদের বেলা যে মানে তারা উম্মাদ ছিল তাদের প্রত্যেকের বেলায় কি ছিল এই সিয়াম ফরজ করা হয়েছিল সুতরাং এটা তোমাদের জন্য বাড়তি কোনো চাপ সৃষ্টি করা হয়নি যেহেতু আমরা সেই উম্মাতেরই উত্তরসূরি আমরা মুসলমানরা ওই নবী রাসুলদের উত্তরসূরি আর এই উত্তরসূরি হিসেবেই আমাদেরকেও এই রমজান মাসের সিয়াম সাধনা করতে হবে আল্লাহ পাক বলছেন যে এতে কি হবে লাল লাকুন তাত্তাকুন সম্ভবত এতে তোমরা পরহেজগার হবে আল্লাহ ভীতি অর্জন করতে পারবে যাতে তোমরা সংযমশীল হতে পারো এই এই কোরআনের এই ব্যাখ্যায় বলা হয় যাতে তোমরা সংযমশীল বা তাকুয়াবান হতে পারো তাছাড়া এ মাসেই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাস যে শুধু সিয়াম সাধনার মাস বরকতের মাস মাঘ ফেরাতের মাস কল্যাণের মাস মাপ চেয়ে নেওয়ার মাস তাই শুধু নয় এই মাসটার আরেকটা মাহাত্ম একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য সেটা হলো যে এই মাসে আল্লাহ তালা কি করেছেন আমাদের যে কোরআন আমরা হাতে নিয়ে পড়ছি সারাদিন সকাল সন্ধ্যা পড়াশোনা করছি যেটা আল্লাহ রহি যেটা মুসলমানদের একমাত্র জীবন বিধান কোরআন এবং হাদিস সেই কোরআনটা এই মাসে কী হয়েছিল অবতীর্ণ হয়েছিল এই মাসেই লাইলাতুল কদরের রাত্রে প্রথম অবতীর্ণ হয়েছিল যেমন আল্লাহ পাক বলেন যে শাহরুর রমাজান আল্লাহ উনজেলা ফিহিল কোরআন শাহরুর রমাজান আল্লাহ উনজেলা ফিহিল কোরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আস-সাহারা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিজান আওয়ালা সাফারেন ফা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার এই রমজান মাসের তাৎপর্য গুরুত্ব ফজিলত এত যে এই মাসেই আল্লাহ পাক কি করেছিলেন কোরআন অবতীর্ণ করেছিলেন আল্লাহ তো ইচ্ছা করলেন বাকি এগারোটি মাসের যে কোনো একদিনে কোরআন অবতীর্ণ করতে পারতেন কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল যে মানুষ যেন রমজানকে গুরুত্ব দেয় রমজানকে যেন তারা তাৎপর্য মনে করে এবং ফজিলতের মনে করে এই মাসে তারা বেশি বেশি ইবাদত বন্দেগি করে এবং সিয়াম সাধনা করে তাই আল্লাহ পাক বলছেন শাহরুর রমাজান আল্লাহ উনজেলা পেল কোরআন এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে তাহলে বোঝা গেল যে রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে যা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত এবং সুস্পষ্ট উদ্দেশ বাণীতে পরিপূর্ণ একেবারে হুলা হুদাল হুদাল্লের না সমগ্র মানুষের জন্য যেটা কি কল্যাণ বা হেদায়েতের মাধ্যম অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে তারা যে কোনো দেশের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো ধর্মের হোক সকল মানুষের জন্য পৃথিবীর যাবতীয় মানব জাতির জন্য সকল আদম সন্তানের জন্য কোরআন হলো হেদায়তের একটি কি বাণী সকল অমুসলিমরাও যদি কোরআনকে অনুসরণ করে কোরআনের বিধান অনুযায়ী চলে তাহলে তারাও কি হবে কি হবে শান্তিতে বসবাস করতে পারবে আরও কি এটা এটা তার সুস্পষ্ট উপদেশ বাণীতে পরিপূর্ণ গোটা কোরআন মাজিদ যখনই আপনি পড়বেন যখনই তার অর্থ বুঝবেন দেখবেন যে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা অক্ষরে শব্দে উপদেশ উপদেশ এবং উপদেশ উপদেশ ছাড়া সেখানে আর কিছু নেই আল্লাহ বলছেন তাই যে বাইয়ানাত মিনাল হুদায় অল ফুরকান এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব অতএব যে ব্যক্তি এ মাস পাবে তার জন্য সিয়াম পালন করা একান্ত কর্তব্য ফামান শাহিদ আমিন কুমুর সাহারা যদি তোমাদের মধ্যে আল্লাপাক বলছে যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই মাস পেয়ে যায় অর্থাৎ রমজান মাসে জীবিত থাকে সে সুস্থ থাকে তাহলে সে কি করবে ফালিয়া সমূহ সে যেন ওর সিয়াম সাধনা করে সিয়াম পালন করে তবে হ্যাঁ অমান কানা মারি যান আওয়ালা সাফারেন ফাইদা তম্মে না ইয়ামিন যদি কেউ অসুস্থ হয় অথবা সফরি হালাতে থাকে তাহলে তারা কি করবে এই সময়গুলো গণনা করে রেখে অন্য সময়ে সেটা পালন করবে সম্মানিত উপস্থিতি এবার আসুন আমরা যে সামনে রমজান মাসের সিয়াম পালন করব সিয়ামের আবেদানিক অর্থ কী সিয়ামটার মূল বিষয়টা কি এটা সিয়ামের আবেদানিক অর্থ হলো বিরত থাকা সিয়ামের আবেদানিক অর্থ হলো বিরত থাকা আমরা সাধারণত জানি যে না খেয়ে থাকা আর বাংলাতে বলা হচ্ছে সিয়াম মানে হলো রমজান মাস রমজানের অর্থ যেমন পুড়ে যাওয়া জ্বালিয়ে পুড়িয়ে খাক হয়ে যাওয়া আর সিয়াম মানে হলো বিরত থাকা কিসের থেকে বিরত থাকা সারি অর্থে শুভে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত শুভে সাদেক থেকে অর্থাৎ ফজরের আগ থেকে নেব শুভে সাদেক থেকে সূর্য করে শুরু করে পিনা যৌনাচার এবং যাবতীয় শরীয়ত নিষিদ্ধ বস্তু হতে বিরত থাকাকে সিয়াম বলা হয় এই হলো সিয়াম মানে সূর্যাস্ত সূর্য সবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যাবতীয় অনাচার থেকে কি মুক্ত থাকার নামই হলো সিয়াম এখন প্রশ্ন হবে যে আমরা যে সিয়াম পালন করব এ সিয়ামের উপকারিতা কি এর উপকারিতা এই যে এর ফলে মানবাত্মা পাপ এবং কালিমা থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার এবং পবিত্র হয়ে যায় একজন ব্যক্তি যদি একেবারে কায়মনে বাক্যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শোভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যাবতীয় অপকর্ম থেকে বিরত থাকে তাহলে আল্লাহ তালা বলছেন যে সে সম্পূর্ণরূপে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে সম্পূর্ণরূপে পরিষ্কার এবং পবিত্র হয়ে যাবে এ লোকটা একেবারে মাসুম বেগানা বেগুনা মানুষ হয়ে যাবে একেবারে পুত পবিত্র একজন বান্দায় পরিণত হয়ে যাবে এছাড়া সিয়াম ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম বলা হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসেন পাঁচটি স্তম্ভের ভিত্তি ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে তার একটা অন্যতম হলো শ্যাম পালন করা এ মাসে এবং আল্লাহর পক্ষ থেকে বান্ধার জন্য এক বড় নিয়ামত এ মাসে ইবাদত বন্দীকে দ্বারা অধিক নেকি অর্জনের সুযোগ রয়েছে রমজান মাসে কিন্তু কি করতে কি করা যাবে বেশি বেশি ইবাদত বন্দেগি সিয়াম তো রাখতেই হবে এছাড়া কোরআন তেলাওয়াত দান খয়রাত ইত্যাদির মাধ্যমে আমরা কি করব বেশি বেশি নেকি অর্জন করার সুযোগ পেয়ে যাব কারণ এ মাসের সম্মানে আসমানের দরজা সম খুলে দেওয়া হয় তাহলে এই মাসের সম্মানে কি করা হয় আগে হাদিসে বলা হলো তুগলাকু আবু আবু সামাওয়াত তুফাত্তাহ তুফতাহ আবু আবু সামায় তোগাল্লাকু আবু আবুল জাহান্নাম অর্থাৎ আসমানের দরজা খোলা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এটা কেন করা হয় এই মাসের সম্মানে এই সম্মানের ইজ্জাতের কারণে নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় এবং দুষ্ট জিনদেরকে বেঁধে রাখা হয় যারা দুষ্ট জিন জিন একটা সম্প্রদায় আছে আল্লাপাক বলছেন অমা খালাকুল জিন নাওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমার দাসত্ব করার জন্য তাহলে বোঝা গেল মানুষ একটা প্রজাতি জিন আর একটা প্রজাতি ওরা একটা সম্প্রদায় তবে ওদের মধ্যেও কি আছে ভালো এবং মন্দ আছে তো রমজান মাস যখন আসবে তো সেই সময়ে আল্লাহ পাক কি করেন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করা হয় আর এই অভিশপ্ত জিন বা দুষ্ট জিন যারা এদেরকে বেঁধে রাখা হয় যার জন্য শয়তান মানুষের অন্তরে ধোকা সৃষ্টি করতে পারে না রমজান মাস আসলে কিন্তু মানুষ কি হয়ে যায় তাদের ইমানটা বেড়ে যায় তাদের আকিদা ইমান তাদের আমল অনেকখানি বেড়ে যায় রমজানের সিয়াম রেখে রোজা থাকে কেউ ওজনে কম দেওয়া বেশি দেওয়া এটা করতে পারে না যদি কেউ করে যদি কেউ মিথ্যা কথা বলে কাউকে ধোকা দেয় ফাঁকি দেয় তাহলে বোঝা বোঝা বুঝতে হবে সে সিয়াম রাখেনি বা সে সায়েম নয় যেহেতু রমজানের সিয়াম সে পালন করতেছে এই রমজানের সিয়ামের মাহত্বে এর গুরুত্বের কারণে এর মর্যাদার কারণে তার মধ্যে এমন একটা আল্লাভীতি সৃষ্টি হয় যে সে কোনো অন্যায় কাজ করতে পারে না কোনো পাপ কাজে সে ধার ধারে না এই জন্য বলা হচ্ছে যার জন্য শয়তান মানুষের অন্তরে ধোকা সৃষ্টি করতে পারে না অর্থাৎ রমজান মাস আসলে মুসলমানদেরকে বা কোনো সায়েম বা রোজাদারকে শয়তান কি করতে পারে না ধোকা সৃষ্টি করতে পারে না ফলে নেকির কাজে আগ্রহ বৃদ্ধি পায় নেকির কাজে কি হয় আগ্রহগুলো বৃদ্ধি পায় তাছাড়া রহমতের ভরা মহিমান্বিত রজনী লাইলাতুল কদর রয়েছে এই মাসেই এ মাসে কি আছে যেটা হাদিসের মধ্যে বলা হলো খুদ্বার শুরুতেই যে পিহে লাইলাতুল পিহে পিহে লাইলাতুল কাদরন খায়রমিন আলফে সাহারেন এর মধ্যে এমন একটা রাত আছে যে রাতটা এক হাজার মাস অপেক্ষা উত্তম যেটা কোরআনের ভাষাতেও বলা হয়েছে যে ইন্নান জাল্লাহ ফি লাইলাতুল কাদর লাইলাতুল কাদরে খায়রমিন আলফে সাহার তাহলে রহমতের মাসে মহামান্বিত রজনী লালাতুল কদর রয়েছে মাসি প্রখ্যাত সাহাবি আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় অপর বর্ণায় রয়েছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় অপর বর্ণায় আছে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আবু হুরায়রা রাজা আল্লাহ হতে বর্ণিত অপর একটি হাদিসে বলা হয়েছে একবার রাসুল্লাহ সাল্লাম বলেন মুসলমানগণ তোমাদের নিকটে রমজান মাস বরকতময় মাস এসেছে এর শ্যাম তোমাদের উপরে ফরস করেছেন বিভিন্ন সময় বিভিন্ন আল্লাহ নবী সাহাবিদেরকে সতর্ক করে দিয়েছেন কখন এই রমজান মাস আগমনের পূর্বেই অর্থাৎ শ্রাবণ মাসের শেষের দিকে আল্লাহ নবী কী করেছেন মানুষকে বিশেষ করে সাহাবিদেরকে তিনি এই ভবিষ্যৎবাণী করে গেছেন বা সাবধানবাণী দিয়েছেন এতে আসমানের দরজাসমূহ খোলা হয় এবং জাহান নামে দরজাসমূহ বন্ধ করা হয় অবাধ্য শয়তানকে শৃঙ্খলিত করা হয় আল্লাহর বিশেষ রহমতের জন্য এতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম যে ওহা হতে বঞ্চিত হয়েছে সে সর্বপ্রকার কল্যাণ হতে বঞ্চিত হয়েছে অর্থাৎ লাইলাতুল কদরের এই রাত থেকে যে বঞ্চিত হলো ইবাদত বন্দিকে থেকে যে বঞ্চিত থাকলো সে মনে হচ্ছে যে সে সর্বপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল রাসুল্লাহ সাল্লাম রমজান মাসকে ধৈর্যের মাস বলে অভিহিত করেছেন রমজান মাস সত্যি কি একটি ধৈর্যের মাঝ সবে সাদেক থেকে শেষ করে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এটা চরম একটা ধৈর্যের বিষয় তার কারণ এই শুধু তো রমজানের শ্যামই আমরা পালন করি না এই শ্যাম অবস্থায় সায়েম অবস্থায় আমরা কি করি ব্যবসা বাণিজ্য হাল কৃষি চাকরি বাকরি যা কিছু আছে সব কিছুই করতে হয় শীত হোক আর গরম হোক সব কিছু প্রত্যেকটা অবস্থাতে কি এই শ্যাম সাধনা করতে হয় ক্ষুধায় এবং পিপাসায় তৃষ্ণা মানে ছটফট করি আমরা কিন্তু কিছু আমরা খেতে পারি না চরম ধৈর্যের পরিচয় দেওয়া হয় এই রমজান মাসে এই জন্য তো আল্লাহ নবী সাল্লাম বলছেন যে এই রমজানের সিয়াম যে রাখবে পালন করবে আল্লাহ পাক বলছে যে এর বদলা আমি নিজে প্রদান করব। ও আনা আজিবিহি আমি এর পুরস্কার প্রদান করব অথবা আসুন আমার প্রত্যেকে রমজানের রমজানের সিয়াম রাখার জন্য এখন থেকেই মনে মনে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে বাচ্চা কাচ্চাদেরকে আমরা সজাগ করে দিই